আপনি যে এই যে নামগুলো যে নিয়ে গালাগালি করতেছেন বেনজির সাহেবকে নিয়ে কিংবা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমি গালাগালি করতেছি আমি কোনো গালাগালি তো করি আমি তোমাকে বললাম যে তোমার পিছনে যেই থাকুক থাকুক মনির থাকুক থাকুক প্রাইম মিনিস্টার ছেলে থাকুক হুয়েভার ইট ইজ যেই থাকুক তোমার পিছনে অনেকেই থাকতে পারে আমি তো জানি না কে আছে বাট সেটা আমি খুঁজে বের করবো হ্যাঁ এটা এটা আমার বাপ এবং আমি হ্যাঁ এগুলো আমার বাপ এটা এটা খারাপ কথা না না না আমি তো তোমাকে বললাম যে আমি সেগুলো খুঁজে বের করবো এবং একজন জার্নালিস্ট হিসেবে যা যা করা দরকার সেটা আমি করবো জার্নালিস্টরা যা করতে পারে আর আমি তো লোকাল জার্নালিস্ট না আমি ইন্টারন্যাশনাল জার্নালিস্ট সো আমি যেখানে যেখানে যা করতে পারি যে সমস্ত দেশে যা করতে পারি সেটা আমি করব তা আপনি আমার কাছে আপনি আমার কাছে কেন কেন পাঁচ কোটি টাকা চাইবেন বলেন আপনি আমার কাছে কেন পাঁচ কোটি টাকা চাইবেন বলেন আপনাকে আমি কেন পাঁচ কোটি টাকা দিব বাপদেরকে আমার নাম জুলকার স্যার খান এটা লিখে রাখো এক্ষুনি এটা রেকর্ড করে লিখে রাখো যে জুলকার নাইন আমাকে এই কথাটা বলছে ভাই ভাই একটা কথা বলি একটা কথা বলি আপনাকে এদিকে যে সাংবাদিকের অডিও ফাঁস করা হয় সেই সাংবাদিক সেই অডিও রেকর্ডটি পুরোপুরি প্রকাশ করেন তিনি লেখেন কত বড় বদমাইশ হ্যালো বলতে থাকেন বলতে থাকেন আমি বলতে থাকি আর আপনি রেকর্ড করতে থাকেন আমার কথা হচ্ছে কি ভাইজান আমার মা বাপ কি দোষ করছে বলেন আমি আপনার মা বাপকে চিনি না আমি আপনার মা বাপের ব্যাপারে কখনোই কিছু বলি নাই I know about you listen হ্যাঁ, আমাকে আপনি লিসেন আপনি যে আমাকে ফোন করেছেন আপনি কি মনে করেছেন যে আমি ইউটিউবার অথবা ফেসবুকার এরকম কিছু লোক পড়াশোনা কিছু জানেন আপনি হ্যাঁ, আমি একটা সেটা দিয়ে আপনার পেট চলে হ্যাঁ আমি কি করি ফেসবুক থেকে দুটো টাকা পান সেটা দিয়ে আপনার পেট চলে এতটুকু নাহলে আপনি একজনের মা বাপ নিয়ে কেন উল্টো পান আমি দোষ করছি মনে আপনার বাবা নিয়ে আমি কিছুই বলি নাই আপনি কি জানেন যে আমি একজন জার্নালিস্ট আমি জার্নালিস্ট তাহলে আপনি কেন বলছেন যে আমি ফেসবুক থেকে দুই টাকা কামাই আপনি জার্নালিস্ট আপনি আমাকে আমেরিকার ভয় দেখান আমেরিকা কি আপনার ওই অ্যাম্বাসেডর আপনার বাপ হয় বলেন আমেরিকার অ্যাম্বাসেডর আমার বাপ হয় কিনা আচ্ছা আর আমার আমেরিকা যাওয়ার দরকার কি আমার দরকার নাই আমি তো দুবাই থাকবো আমি তো দুবাই দুবাইতে আছি ভাই দুবাইতে আছি পারলে ওরে দুবাই পাঠায়েন ঠিক আছে আপনি সাংবাদিকদের আমার সামনে পাঠায়েন না না আপনি আমাকে বললেন না আপনি আমাকে ল্যাংটা করে পিটাবেন হ্যাঁ পিটাবো তো পিটাবেন আমি আমার মা বাবার কথা বলে তাই আমার আপনার বাবা মাকে নিয়ে আপনার আপনার আচ্ছা, বাবা মাকে নিয়ে কে কথা বলেছে লেখাগুলো আমি সব পড়েছি আমি সব জানি আমি কোথায় কি লিখেছি শোনেন মিস্টার আরাফ আমার নাম জুলকার নাইন সায়ের খান ওকে আমি কাজ করি আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের সাথে আমি কাজ করি অর্গানাইজ ক্রাইম অ্যান্ড করাপশন প্রজেক্টের সাথে হারেটসের সাথে এছাড়াও বিশ্বের আরও অন্যান্য বিভিন্ন গণমাধ্যমের সাথে আপনি যার সাথেই পাঙ্গা নেন হ্যাঁ। বহুত বড় বড় ফান্দেগানের সাথে পাঙ্গা নেন বাট জুলকার নাইন স্যার খান সাথে পাঙ্গা নিয়েন না আপনি আপনি আপনি যত <laughs> আপনি যত বড়ই আবুলের লোক হন না কেন আপনার যত বড়ই আবুলের লোক হন না কেন আপনি আমি এতটুকু কথা বললাম আপনার সাথে ভালো সম্পর্ক হলে আমি নামটা বলবো এখন বলতেছি না এবং নাম না ভিডিও করে যখন কথা বলাই দিব না হ্যাঁ। আপনি মানে সিরিয়াস কথা আপনি যদি পাও ধরে চান তাহলে আপনার আমার আপনি কার পা ধরে মাফ আপনি আপনি প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পা ধরে মাফ চাবেন ভ্লাদিমির পুতিনের পা ধরে আমার মাফ চাবেন হ্যাঁ চুদির ভাই তুমি চিনো আমারে লেওরা চোদা প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন না হ্যাঁ। প্রধানমন্ত্রীকে নিয়ে আসবো না মানে তুমি আমার প্রথমে পাধনা মাফ চাবো কোন এমন লোক এসছে যার পাদরে আমার মাফ চাইতে হবে তুমি চিনো আমার আমি কি করি হ্যাঁ তুমি চিনো আমার আমি কি করি তোমার বাপ মানিয়ে কেউ কথা বলে নাই আমি আমি জার্নালিজম করি হ্যাঁ। ওকে এবং জার্নালিজমটাই হচ্ছে আমার অস্ত্র আপনার মতন কিছু ভিখারি জার্নালিজমের জন্য আজকে জার্নালিজমের এই অবস্থা তাই আমার মতো ভিখারি জার্নালিজমের জন্য তোমার জার্নালিজমের এই অবস্থা হুম তাহলে কি মানে ভাত পাই না আবার বড় বড় কথা বলি তোর বন্ধুরা বলে যে কয়েকদিন আগে তুই সাতশো টাকা দিছিস তার কাছ থেকে তাই তারা তো তথ্য দিছে হ্যাঁ কে দিছে ভাই আমি আপনার গালাগালি করবো না আমি একটা কথা বলি সাতশো টাকা নিচ্ছি একটা সেকেন্ড একটা সেকেন্ড হ্যাঁ আপনার বাবা মারা নিয়ে যদি কেউ গালাগালি আমার বাপ তোমার বাপ মাকে নিয়ে কেউ কিছু বলে নাই আর রবিউল শুনে রবিউল তুমি আমার আপনি একটা আপনি একটা ফোনে রেকর্ড করতেছেন ওই রেকর্ডে আমার কিছু যায় আসবে না কারণ কি জানেন কারণ আমার মনে সৎ সাহস আছে যে আমি কোনো ধরনের কোনো আমি একটা ষড়যন্ত্র শিকার সেটা আপনিও জানেন তুমি ষড়যন্ত্র শিকার নাকি সেটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় তুমি মার্ডার করছো পলায় আসছো ভুয়া পাসপোর্ট ব্যবহার করে আসছো তুমি আমাকে অপমান করতেছো কেন আমি আমি আমি আমি কি পাসপোর্ট ব্যবহার করছি না করছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনারা আমার কাছে টাকা চাবেন আর আমি আপনাদের টাকা দিয়ে বেরাবো তোমার কাছে কে টাকা চাইছে তোমার কাছে কে টাকা চাইছে আপনারা সবাই চাইছেন আমি চাইছি তোমার কাছে টাকা যারা আমাকে ফোন করতে যারা যারা আমাকে ফোন করতে তারা সবাই চাইছে তোমার কাছে কে টাকা চাইছে তুমি আমাকে ফোন করছো কেন আমি আপনাকে করতেছি আপনি আমার নিয়ে কথা বলতেছেন এই জন্য আমি আপনাকে বললাম তোমার বাপ মাকে নিয়ে কেউ কথা বলে নাই তোমার বাবা মাকে নিয়ে কেউ কথা বলে নাই ওকে এবং তুমি আর আমাকে ফার্দার ফোন না আমি যা ব্যবস্থা করার তোমার ব্যাপারে আমি আমার জার্নালিস্টিক ওয়েতে করব ঠিক আছে তোমার তোমার কোন বাপ আছে শুনো তোমার বাপ বেনজির হোক মনির হোক অমুক হোক তমুক হোক শেখালাল হোক যেই বাপই হোক I do not give a flying fuck to that আরফ you don't know me what I do okay তুমি আমাকে চিনো না ভালো করে আমি কি করি ঠিক আছে আরে তুমি আবার বলে আমি গালাগালি করতেছি আমি কোনো গালাগালি তো করি আমি তোমাকে বললাম যে তোমার পিছনে যেই থাকুক বেনজির থাকুক মনির থাকুক শেখ থাকুক প্রাইম ছেলে থাকুক ইট ইস যেই থাকুক তোমার পিছনে অনেকেই থাকতে পারে আমি তো জানি না কে আছে বাট সেটা আমি খুঁজে বের করব সেটা আমি খুঁজে বের করব এবং আমি হ্যাঁ না না না আমি তো তোমাকে বললাম যে আমি সেগুলো খুঁজে বের করব এবং একজন জার্নালিস্ট হিসেবে যা যা করা দরকার সেটা আমি করবো জার্নালিস্টরা যা করতে পারে আর আমি তো লোকাল জার্নালিস্ট না আমি ইন্টারন্যাশনাল জার্নালিস্ট সো আমি যেখানে যেখানে যা করতে পারি যে সমস্ত দেশে যা করতে পারি সেটা আমি করবো তুমি আমাকে বলছো আমার ল্যাংটা করে পিটাবা আমি যদি তোমাকে আগে ছয় মাসের মধ্যে রাস্তার মধ্যে না নামাইছি তোমার তোমার এবং তোমার বাপদারকে আমার নাম জুলকারনাইন স্যার খান এটা লিখে রাখো এক্ষুনি এটা রেকর্ড করে লিখে রাখো যে জুলকারনাইন স্যার খান আমাকে এই কথাটা বলছে ঠিক আছে বাই জুলকার